লকডাউনে স্বামীদের প্রতি বইয়ের নীরব অত্যাচার যখন হয় তখন কাপড়টা যে ওখানে ফেলে রাখলা ওয়াশিং মেশিনে দিবা কখন হুম করব সময় হোক করব বুঝলাম না আমি বিয়ের পর থেকে দেখতেছি তুমি জিন্সটা মাটিতে ফেলো টাওয়ালটা বিছনায় ফেলো যেখানে যা পাও ছোট লোকের মতন ফেলে দাও বেলটাও ফ্লোরে থাকে বেল কি ফ্লোরে থাকার জায়গা আলমারিটা গুছায় রাখি আলমারি তো পুরো জঙ্গল বানায় রাখলা এই মাত্র টি শার্টটা নিচে ফেলে দিলা কি দরকার ছিল সময় কখন হবে তোমার গুছানোর আমি তো অনেক ব্যস্ত খাইতেছি দেখতেছো না একটু মাটিতে টি শার্ট পরে থাকলে কি হয়েছে আমি বুঝলাম না টি শার্টটা রেস্ট নিতেছে ফ্লোরে সমস্যা নাই তো করে দিব আমি অনেক ব্যস্ত এখন কি বেকারদের আবার ব্যস্ততা কিসের বেকার মানুষ ব্যস্ত মানে অনেক বিশাল ব্যাপার তুমি বুঝো অনেক প্ল্যানিং লাগে বেকার ব্যস্ত মানুষের বসে কখন কি করব কিভাবে করব এগুলো প্ল্যান করতে হয় এইভাবে মাথা খাইতে থাকলে তো হয় না সময় হইলে দিয়ে দিব ধুইতে আমি জিন্স পরে থাকলে তোমার সমস্যা হয় না হ্যাঁ আর আমার জিন্স যদি বিছানায় পরে থাকে একা মানে নিষ্পাপ একটা জিন্স যদি বিছানায় পরে থাকে তাতে তোমার দুনিয়া উল্টা যায় আমার মোজা পর্যন্ত অত্যাচারে থাকে তোমার আমি থাকি না হয় সেটা আলাদা ব্যাপার দুইটা মিনিটও শান্তিতে মোজাটা ফ্লোরে থাকতে পারে না তুমি আলমারি গুছাবা তোমার ব্যাপার তুমি বাড়ি গুছাবাই বা কেন আমার জিনিসপত্র যেখানে আমি সহজে খুঁজে পাই তারা সেখানেই থাকবে ওইখান থেকেই থাকে ওইখানেই থাকে আমার বিয়ের আগের থেকে আমার জন্মের আগের থেকে আমার বেল মাটিতেই থাকে এই ছোট লোক কি উল্টা পাল্টা কথা বলতেছো নেশা করো নাকি তুমি এই কথা কথায় ছোট লোক ডাকো কেন আমি আমি আমি আমি আমি চাকরি করি সকাল থেকে তুমি কি আমার বেকার হইলে কি চাকরি করি এই লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি চাকরি করি এই কিসের চাকরি রে তোর আহা চাকরি মানে সকাল থেকে আমার কাজ থাকে কাজ বুঝো সকাল থেকে উঠানি চা বানাই নাস্তা বানাই তোমার চাতে কতটুকু চিনি হবে কতটুকু দুধ হবে এগুলো সব হিসাব করতে হয় ম্যাথসের একটা ব্যাপার আছে ম্যাথমেটিক উচ্চারণ করতে পারতেছি না যাই হোক নাইলে আবার তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায় তার উপর লকডাউনে দিছো আমাদের বাসার বুয়ারকে ছুটি তার জন্য আমার কাজ ডাবল হয়েছে বাসায় ঝাড়ু দেওয়া মুছা কোথায় সুন্দর করে একটু মুছতে হয় স্যাবলন দিয়ে এগুলো দিয়ে মুছতে হয় এগুলোর জন্য প্ল্যানিং লাগে আমি সারা রাত চিন্তা করি যে সকালে কোন রুম থেকে ঝাড়ু দিলে কোন রুমে এসে সুন্দর করে শেষ হবে বেকার বসে থাকি নাকি মানে এগুলো এগুলো কি একটা চাকরি না আরে ছোট লোক সারাদিন তো মোবাইলে টিকটক দেখো লুডো খেলো আর বাথরুমে গেলে তো মোবাইলে ঘন্টার পর ঘন্টা বসেই থাকো তো বসেই থাকো লুডো খেলি মানে লুডো খেলি মানে কি মানুষ দাবা খেলে না হ্যাঁ দাবা খেলে না মানুষ দাবা খেলে কি করে বুদ্ধি বাড়ানোর জন্য দাবা খেলে আমি লুডো খেলি বুদ্ধি বাড়ানোর জন্য মানে লুডো খেললে আমি বুঝতে পারি যে কোন চালে কোন দান দিলে অন্য মানুষের গুটি খেয়ে দিব আর বাথরুমে তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি না ভিডিও দেখি টিউটোরিয়ালের কেমনে ঝাড়ু দিলে পরিষ্কার হবে রান্নার রেসিপি দেখি আর একটা রেস্টেরও তো ব্যাপার থাকে সারাক্ষণ কি কাজের মধ্যে থাকলে হয় নাকি তোমার জন্য আবার আম কেটে দিতে হবে না আম কাটাও তো একটা সায়েন্স দূর ছোট লোক বেকার বিয়ে করে জীবনটাই নষ্ট করলাম আমার বান্ধবীরাও বলছিল লুথা বিয়ে করিস না লকডাউনে সস্তা বিয়ের কথা চিন্তা করে বস্তা পথে জামাই কপালে জুটছে ইস কি যে খারাপ লাগতেছে হায় রে কতগুলো টাকা বাঁচাইলাম লকডাউনে বিয়ে করে সেই টাকা দিয়ে কি না কি করছি নিজেও জানি না লকডাউন না হইলে আমার মতো ছেলে খুঁজে পাওয়া যাইতো না বুঝছো আমার মতন ছেলে পাইতো না লকডাউনেই তোমার কপাল ফুটছে দেখে অত্র এলাকায় অত্র এলাকায় আমার মতো জোস জামাই পাইছে একটা মানে একটা একটা ব্যাপার আছে না একটা কই আম তো কেটে দিলা না অলস বেকার ছোট লোক শালার পুত কি আম কাটতেছি কাটবো দিব সময় হোক বসো এত তাড়াহুড়া কিসের আম তো ভেগে যাইতেছে না তাই না ঘুমাই নেই ঘুমাইলে দেখবা শরীরটাও ফ্রেশ হবে যে কোনো কাজ ধীরে সুস্থে করলে জিনিসটা সুন্দর হয় টায়ার্ড শরীর নিয়ে কাজ করলে আম কাটলে তো সুন্দর হবে না ওইটা ওইটার মধ্যে কোনো ঝাঁকানাকা থাকবে না টাইম দাও সব হবে বেকার জামাই অফিসিয়াল কাজের মতো কাজ ঠিকই পাবা একটু টাইম লাগবে এই যা